পাখির মতো ওড়ার স্বপ্ন নিয়েই মানুষ বানিয়েছিল বিমান আবার পাখির মতো আকাশে ক্ষণিক ভেসে থাকার জন্য বানিয়েছিল প্যারাশুট যা আজকের দিনে বিমান দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার প্রধান সম্বল সেনাবাহিনীর প্যারাট্রুপারদের দুঃসাহসী প্যারা জামনে অনেকেই রোমাঞ্চিত হন এই রোমাঞ্চের জন্য সিভিলিয়ান স্পোর্টস হিসাবে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেয়েছে স্কাইডাইভিং কিংবা প্যারাশুটিংয়ের মতো বিপজ্জনক ও রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার কিন্তু একজন মানুষ সর্বোচ্চ কত উচ্চতা থেকে লাভ দিতে পারে অথবা কোনো মানুষ যদি মহাকাশ থেকে লাভ দেয় তাহলে কি ঘটবে সেটি নিয়ে আজকে আমাদের এই ভিডিও সো আজকের ভিডিওটি দারুণই ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমার ভিডিও নতুন দেখছেন তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যেন পরবর্তীতে আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে পারেন তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক সাধারণ এর ক্ষেত্রে দশ হাজার থেকে সর্বোচ্চ চোদ্দ হাজার ফুট উচ্চতা থেকে লাভ দেওয়া যায় আর সেনাবাহিনীতে পনেরো থেকে পঁয়ত্রিশ হাজার ফুটের উপর থেকে লাভ দেওয়া হয় এতে অক্সিজেনের চাপ কম থাকে বিদায় অক্সিজেন সিলিন্ডার ও মাস্ক ব্যবহার করা হয় এ ধরনের প্যারাজাম দুই ধরনের হালো জাম মানে হাই অ্যাটিটিউড লো উইং অর্থাৎ এখানে মাত্র তিন হাজার ফুট উচ্চতায় এসে প্যারাশুট খোলা হয় আর হাহো জাম মানে হাই অ্যাটিটিউড হাই অপিনিয়ন এনজি অর্থাৎ এখানে প্রায় সাতাশ হাজার ফুট উচ্চতায় প্যারাশুট খোলা হয় এবং জিপিএস ও কম্পাসের সাহায্যে আটচল্লিশ কিলোমিটার প্যারাশুটে ভেসে পাড়ি দিতে পারে প্যারাট্রুপাররা আর সাধারণ মিলিটারি প্যারাশুট জাম আট থেকে তেরো হাজার ফুট উচ্চতা থেকে হয়ে থাকে মিশনের ভিন্নতা অনুযায়ী প্যারাজাম্পের উচ্চতা পরিবর্তিত হতে পারে তো এখন আপনি বলুন তো একজন মানুষ সর্বোচ্চ কত উপর থেকে লাভ দিতে পারে আজকের গল্পটি ফেলিক্স বম গার্টনার নামের তেতাল্লিশ বয়সী এক দুঃসাহসী অস্ট্রিয়ান ড্রাইভারের যিনি এমন উচ্চতা থেকে জাম দিয়েছেন যা তার আগে কেউ দেওয়ার সাহস দেখায়নি জোসেম কিটিঙ্গার নামে মার্কিন বিমান বাহিনীর এক কর্নেল উনিশশো সালে একত্রিশ হাজার তিনশো মিটার উচ্চতা থেকে লাভ দিয়েছিলেন ফেলিংস বম গার্টনার আগের রেকর্ড ভেঙে দিয়ে ভূপৃষ্ঠ থেকে এক লক্ষ আঠাশ হাজার ফুট বা উনচল্লিশ হাজার মিটার উপর থেকে তিনি প্রথমবারের মতো লাভ দেন এবং নিরাপদে প্যারাশুট দিয়ে অবতরণ করেন কে এই Felix Baumgartner Felix Baumgartner বিশে এপ্রিল উনিশশো সালে অস্ট্রিয়ায় জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই তিনি ছিলেন খুবই ডানপিঠে স্বভাবের এবং বড় হয়ে অস্ট্রিয়ান সেনাবাহিনীতে যোগ দেন এবং প্যারাট্রুফার হিসেবে প্রশিক্ষণ লাভ করেন সেনাবাহিনী ছাড়ার পরও তিনি স্কাই চর্চা চালিয়ে যান উনিশশো সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরের বিখ্যাত পেট্রোনাস টুইন টাওয়ারের উপর থেকে প্যারাশুট জাম করে প্রথমবারের মতো আলোচনায় আসেন এটি ছিল তৎকালীন সবচেয়ে উঁচু ভবন থেকে লাফানোর বিশ্ব রেকর্ড বিখ্যাত ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার অনেক রেকর্ড তো আপনারা হয়তো শুনেছেন ফিলিংস বম গার্টনারই প্রথম ব্যক্তি হিসেবে এটি পাড়ি দিয়েছেন স্কাইড্রাইভ দিয়ে দুই সালে তিনি বিশেষভাবে নির্মিত কার্বন ফাইবারের ডানা ও উইংস্যুট ব্যবহার করে বাতাসে ভেসে ইংলিশ চ্যানেল পাড়ি দেন দুই সালের জানুয়ারিতে হঠাৎ করে ফেলিংস মনস্থির করেন যে তিনি এমন উচ্চতা থেকে প্যারাশুট দিয়ে লাভ দেবেন এর আগে যা কেউ দেয়নি তিনি জোসেম কিটিংগারের একত্রিশ দশমিক তিন মিটার উপর থেকে লাভ দেওয়ার কথা জানতেন এজন্য রেকর্ড ভাঙতে প্রতি বছর ধরে পরিকল্পনা করেন এবং প্রতিনিয়ত একটু একটু করে বেশি উচ্চতা থেকে লাভ দিয়ে প্রশিক্ষণ নিতে থাকেন তার স্বপ্ন পূরণে পৃষ্ঠপোষকতা করতে এগিয়ে আসে একটি খ্যাতনামা পানি তৈরিকারক প্রতিষ্ঠান মিশনের প্রস্তুতি ভূপৃষ্ঠের উপরের দশ থেকে ষাট কিলোমিটার মধ্যবর্তী স্থানে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চল এর জন্য এই মিশনের নাম করা হয় রেডবুল স্টার্স কারণ তার এই মিশনের সব খরচ বহন করবে অস্ট্রিয়ার বিখ্যাত পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেডবুল আর এই দুঃসাহসী লাভ দেওয়ার জন্য ফেলিক্সকে সার্বিক দিক নির্দেশনা দেন আগের রেকর্ডদারী ব্যক্তি জেসেপ কিটিঙ্গার আকাশের এত উপরে বায়ুচাপ খুবই কম সমুদ্র সমতলে বাতাসের যে স্বাভাবিক চাপ সেখানে সে চাপ দুই শতাংশেরও কম ফলে অবধারিতভাবে ফেলিক্স বাড়তি অক্সিজেনের সরবরাহের প্রয়োজন ছিল তাছাড়া সেখানে তাপমাত্রা শূন্যের নিচে প্রায় নব্বই ডিগ্রির কাছাকাছি তাই তার জন্য বানানো হয় বিশেষ স্যুট যা দেখতে কিছুটা মহাকাশচারীদের স্যুটের মতোই আরও বানানো হয় বিশাল আকৃতির হেলিয়াম বেলুন হিলিয়াম গ্যাস বায়ুর চেয়ে হালকা হওয়ায় বিদায় সহজেই উপরে উঠে যায় এ ধর্মকে কাজে লাগিয়ে ব্যবহার করা হয় হিলিয়াম গ্যাস বেলুন অবশেষে এলো সেই দিন দুই সালের চোদ্দই অক্টোবর বিশেষভাবে নির্মিত হিলিয়াম বেলুন ও ক্যাপসুলের সাহায্যে আকাশে উড়লেন এক লক্ষ আঠাশ হাজার ফুট উচ্চতায় এসে তার প্রায় আড়াই ঘন্টার সময় লেগেছিল যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর রস ওয়েলস ইন্টারন্যাশনাল এয়ার সেন্টারের মিশন কন্ট্রোল রুমের সাথে শেষবারের মতো যোগাযোগ করলেন ফেলিক্স নিজের হেলমেটের radio connection oxygen supply system পরীক্ষা করলেন ভূমিতে থাকা ফেলিক্সের জ্যাম সুপারভাইজার ও মেন্টর জোসেফ কিটিংকারের কণ্ঠস্বর ভেসে এলো রেডিওতে ক্যামেরাগুলো চালু হলো আমাদের গার্ডিয়ান অ্যাঞ্জেল তোমাকে রক্ষা করবেন ধীরে ধীরে ক্যাপসুলের সিঁড়িতে এসে দাঁড়ালেন ফেলিক্স মাইক্রোফোনে ভেসে এলো তার কণ্ঠস্বর জানি পুরো বিশ্বই এখন আমাকে দেখছে হাই আমি যা দেখছি সেটি যদি আপনারা দেখতে পেতেন আপনি যে কতই ক্ষুদ্র সেটা উপলব্ধি করার জন্য আপনাকে কখনো উঁচুতে উঠে আসা উচিত কথাটা বলে ফিলিংস বম গার্টনার সামরিক কায়দায় সেলুট ঠুকে দিলেন লাভ যেন তেন লাভ নয় এটি ফেলিক্সের আগে এমন উচ্চতা থেকে কোনো মানব সন্তান লাভ দেয়নি ভূপৃষ্ঠের উনচল্লিশ কিলোমিটার উপর থেকে লাভ দিয়েছেন তিনি ক্যাপসুল থেকে জাম দেওয়ায় ফেলিক্সের গতি বাড়তে থাকে ঘন্টায় এক হাজার তিনশো সাতান্ন কিলোমিটার তথা আটশো তেতাল্লিশ মাইল হয়ে যায় তিনি প্রথম ব্যক্তি যিনি কোনো প্রকার বাহন ছাড়াই শব্দের গতিকে অতিক্রম করেন হাই স্পিড অবজেক্ট যেমন যুদ্ধবিমান মিসাইলের গতিকে ম্যাক্স স্কেলে হিসেব করা হয় কেননা কিলোমিটার ঘন্টা স্কেলে করাটা কিছুটা অসুবিধাজনক ম্যাক এক বলতে শব্দের গতিকে অতিক্রম করাকে বোঝায় একে সুপারসনিক গতিও বলা হয় ফ্রি ফলের সময় ফেলিংস বম গার্টনারের গতি ছিল ম্যাক এক দশমিক পঁচিশ অর্থাৎ তিনি বহন ছাড়ায় যুদ্ধবিমানের মতো সুপারসনিক গতি অর্জন করেছিলেন উনচল্লিশ কিলোমিটার উপরে উঠতে প্রায় আড়াই ঘন্টা সময় লেগেছিল কিন্তু লাভ দেওয়ার দশ মিনিট পর তিনি প্যারাশুটের মাধ্যমে নিরাপদে নিউ মেক্সিকোর মরুভূমির বালু স্পর্শ করেন আগের রেকর্ডের কথা বলা হয়নি ফিলিংস বম গার্টনারের এই বিখ্যাত লাভ সরাসরি ইউটিউবে দেখেছে আট লাখ মানুষ একই সঙ্গে সরাসরি কোনো ঘটনা এত মানুষ এর আগে কখনো ইউটিউবে দেখেনি সংবাদ সম্মেলনে ফেলিক জানান নিম্ন তাপমাত্রায় আমার হেলমেটের সামনের অংশ প্রায় বরফে জমে এমন পরিস্থিতি হয়েছিল যে আমি ড্রাইভ বাতিল করতে চেয়েছিলাম ইতিহাস সাহসী মানুষদের দ্বারাই হয়ে থাকে দুঃসাহসী স্কাইড্রাইভার ফেলিংস বম গার্টনার ছিলেন তেমনই একজন সো ভিওর্স আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন যেন আমাদের ভিডিও সর্বপ্রথম দেখতে পারেন এবং শেয়ারও করতে পারেন সো ভালো থাকবেন সবাই